হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফোনের মাধ্যমে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেগুলো দিয়ে কীভাবে গুগল ভয়েস ক্রিয়েট করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর যারা ইতিপূর্বে আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে আপনাদের ফোনের মাধ্যমে ফোন নাম্বার এবং জিমেইল ছাড়াই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কেউ কোথাও স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা চলুন চলে যাই ফোন স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফেক নাম জেনারেটর থেকে আপনারা যে কোনো একটা ইউএসএ ফিমেল নেম জেনারেট করে নেবেন আমি এখানে ফিমেল দিয়ে ফিমেল নেমটা জেনারেট করে নিলাম এরপর আপনাদের যে মাল্টি স্পেস ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে ওগুলোর মাধ্যমে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে একটু লোড নিচ্ছে ফ্লাইট মিটটা অন করে দিলাম আমি এখানে ঢুকলাম ফেসবুকে আমরা যে আর এটা ক্রিয়েট করতেছি ক্রিয়েটে চাপ দিলাম আমরা একটা নাম কপি করে নিয়ে আসছিলাম ওখানে এটা পেস্ট করে দিলাম এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় নামটা আমরা পেস্ট করে দিলাম এখানে ডেট অফ বার্থ আমাদের জন্মশালটা দিলাম এখানে female ID create group female এখানে আপনাদেরকে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে তো আপনারা ইউজ করবেন একটা পাসওয়ার্ড চয়েস করেন আমি এখানে এই জায়গায় এই পাসওয়ার্ডটাই দিলাম এটা কপি করে নিলাম তারপর সাইন আপ দেখতে পাচ্ছেন আমার ফ্লাইট মুড অন থাকার কারণে ট্রাই কিন দেখাচ্ছিল সো যাই হোক আবার আমি একটা ট্রাই কিনে ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হচ্ছে তো বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আপনাদেরকে কি বলছে যে আমরা একটা ফোন নাম্বার দিয়েছিলাম ওই ফোন নাম্বারে কিন্তু একটা এই জায়গায় সেভ করে দিলেন ওকে করে দিলেন দেখেন একটা কোড ফোন নাম্বারে কোড গেছিলো আমরা ওটা না দিয়ে আমরা এই জায়গা থেকে একটা ফেক মেইল নিয়ে আসলাম টেলিগ্রাম থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম ফেক মেইলে যুক্ত হবেন আমি এখান থেকে একটা মেইল নেই জেনারেট করে নিলাম আমার এখানে অ্যাট দ্য রেট হাই টু মেলটা কপি করে নিয়ে এই জায়গায় আমি বসাবো আমি কিন্তু ফোন নাম্বারে কোড বসাইনি বাস এখন আমি কোড বসাবো ফাইলটিতে একটা কোড আসবে আমার কাছে কিন্তু কোডটা এসে গেছে four nine five eight four তো আমি এখানে কোডটা লিখি four nine five eight four তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম এই জায়গায় স্কিপ করে দেব এখানে নট নাও করে দেব একটু ওয়েট করতে হবে তো আমি পাঁচটা ফ্রেন্ড অ্যাড করলাম এখানে আপনারা অন করে দেবেন অ্যালাউ করে দেবেন এখন আসি আমাদের ফেসবুকে কি করতে হবে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে তো আমি এখান থেকে একটা প্রোফাইল ফটো বেছে নেই আমার গ্যালারি থেকে একটা প্রোফাইল ফটো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি সেভ দিয়ে দিলাম প্রোফাইল লিঙ্কটা কপি করে নিলাম এখানে আর আমার ডেট অফ বার্থটা কপি করে নেবো নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের স্কেল শিটে ডেট অফ কপি করে নিলাম চলে গেলাম আমি স্কেল শিটে এখানে আমি একটা মানে শিট তৈরি করবো যেহেতু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা শিট তৈরি করতে হবে তো এখানে দিলাম জব টুডে এখানে ডেট টেট সব কিছু করে দেওয়ার পর এটা একটু ক্রিয়েটটা করে নেবেন মেইল পাসওয়ার্ড এখানে আপনারা ফেসবুক নামটা ব্যবহার যেটা ব্যবহার করছেন ওইটা জন্মশাল এবং ফেসবুক প্রোফাইলটা প্রোফাইলের যে লিঙ্কটা ছিল ওইটা তো আমরা এটা এই জায়গা থেকে একটু বড় করে নিই সবগুলো পিছনে একটা করে স্টার্ট দিয়ে দেবে তাহলে সুবিধা হবে আর কি তো এটা আমি এইভাবে এটা ক্রিয়েট করার পরে এখানে রেখে দেব আমার কিবোর্ডের দ্বারা আমি ক্লিয়ার দিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম তাহলে আর কোনো থাকবে না আর কি যাই হোক আমি আবার একটা ফেক নেম জেনারেট থেকে আপনারা ইউএসএ ফিমেল নামে একটা জেনারেট করে নেবেন এখানে মেল থাকবে ফিমেল করে দেবেন তারপরে জেনারেট করবেন লাইট মিটটা অবশ্যই আইডি খোলার সময় অন করে দেবেন ক্রিয়েট চাপ দিলাম নেক্সটে সেই পূর্বের মতো ওই নেমটা এখানে কপি করে পেস্ট করে দিলাম তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমি এখানে পেস্ট করে দিলাম নেক্সট করে দিলাম এখানে জন্মশালটা আমি দিয়ে দিলাম সে আগের মতোই ইমেল একটা ফোন নাম্বার আমি যে আগে ফোন নাম্বারটা ইউজ করছিলাম ওইটা এখনও ইউজ করব ক্লাউড মুডটা অফ করে দিলাম এখানে নট নাও করে দিবেন একটা মেইল কি করবেন আবার জেনারেট করে নেবেন সেম আগের মতোই করে নেবেন বাস একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম এই যে টু ডে জব যে আমি স্কেলটা তৈরি করছিলাম ওইখানে আবার এই আগের মতো করে সব কিছু সাজিয়ে নিলাম তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা ফোন নাম্বার এবং জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই আনলিমিটেড গুগল ভয়েস ক্রিয়েট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুগণ আপনাদের একটা লাইকে আমার ভিডিও তৈরি করার মনোবলটা আরও শক্তিশালী করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ